হচ্ছে দেখেন বিভিন্ন এনজিও থেকে সবাই লোন নেয় লোন নেওয়া অবস্থায় একজন সদস্য মারা গেলে কোম্পানি বলে টাকা মাফ হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন কিভাবে মাফ হলো টাকা তো কোম্পানির ব্যক্তিগত তহবিলে টাকা নয় লোন তোলার সময় প্রত্যেক সদস্যের কাছ থেকে টাকা জোর করে আচ্ছা মরণ বিমার টাকা কেটে নেয় আচ্ছা প্রয়োজনের তাগিদে সদস্যরা টাকা দিতে বাধ্য হয় আসলে কি মৃত ব্যক্তির টাকা মাফ হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত হচ্ছে যে আপনি যে এনজিও থেকে লোন নিচ্ছেন খেয়াল করবেন যে এই এনজিও সুদভিত্তিক পরিচালিত নাকি সুদবিহীন পরিচালিত কথা বুঝতে পেরেছেন যদি হয়ে থাকে আপনি এটা করতে পারবেন না এই ধরনের লোনগুলো নেওয়া দেওয়া এটা কিন্তু আপনার জন্য জায়জ হবে না এক নাম্বার দুই নাম্বার কোম্পানির কাছে যদি আপনি লোন নিয়ে থাকেন সেটা বাংলাদেশ ব্যাংক হতে পারে অন্যান্য জেনারেল ব্যাংকিং ব্যবস্থা হতে পারে এনজিও কোম্পানি হতে পারে লোন নিলে আপনাকে সেই লোনটা পরিশোধ করতে হবে এটা হচ্ছে আপনার প্রধান দায়িত্ব দুই নাম্বার যদি ইসলামিক ইন্স্যুরেন্স সিস্টেম হয়ে থাকে যে এই কোম্পানি থেকে তোমার যে প্রফিটের টাকা ছিল এখান থেকে আমি কেটে রাখলাম বা তোমার যে টাকাটা মূলধনটা এখানে রেখেছো এখান থেকে আমি ব্যবসা বাণিজ্য করে সেই প্রফিটটা আমি একটা অংশ রেখে দিলাম তুমি মারা গেলে এখান থেকে আমরা কেটে নেব সেটা ভিন্ন কথা কিন্তু মৌলিকভাবে যদি আপনি কোনো কোম্পানির কাছ থেকে লোন নেন কোম্পানি কারো না কারো মালিকানায় সেটা দশজন হোক আটজন হোক অথবা কেন্দ্রীয় ব্যাংকের মালিকানায় হোক কারো না কারো মালিকানায় থাকে সবশেষ যদি কারোর মালিকানা না থাকে এটার মালিক মালিক কে রাষ্ট্র তো আপনি যদি এটাকে দেওয়ার সামর্থ্য ছিল প্রভাব ছিল প্রভাব আছে প্রভাব প্রতিপত্তি আছে এই দিকে আপনি শোধ করলেন না আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে এই জন্য প্রিয় ভাইরা আমার যদি কারোর কাছে ঋণ নেন ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন আল্লাহ নবীর কাছে একজন সাহেবের লাশ নিয়ে নিয়ে আসা হলো বললো ইয়ার ইয়ারাসুল্লাহ আপনি একটু জানাজাটা পড়া দেন আল্লাহ নবী বললেন না এর জানাজা আমি পড়াবো না কেন ওই লোকের সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার কিন্তু পরিশোধ করে নাই এর জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তার জানাজার নামাজ পড়েন নাই বলুন আল্লাহ আকবার সুতরাং এটা ভেরি সেন্সিটিভ ইস্যু খবরদার কখনো আরেকজনের হক নষ্ট করবেন না অনেক ভাইয়েরা কিন্তু আরেক ভাইয়ের সম্পদ খায় ফেলছে বোনদের সম্পদ ঠিক মতো বুঝিয়ে দিতে পারে না এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল হবেন সবার হক সবাইকে বুঝিয়ে দেন আল্লাহ বরকত দেবে ইনশা